সিলেট শহর থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে সিলেট জকিগঞ্জ সড়কের আট কিলোমিটার সামনে গোপালগঞ্জ উপজেলার হিলালপুরে অবস্থিত ডিমল্যান্ড ওয়াটার পার্ক প্রায় একশো একর জমির ওপর প্রতিষ্ঠিত ডিমল্যান্ড বিনোদন পার্কটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বিনোদন পার্ক বিনোদনের জন্য এই পার্কে আছে নানান রাইড এবং আয়োজন সব বয়সের মানুষের বিনোদনের জন্য পার্কটি উপযুক্ত বলা যায় একশো টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে প্রবেশ করতে পারবেন এই থিম পার্কে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে ঘন সময় কাটানোর জন্য উপযুক্ত একটি স্থান সব বয়সের মানুষের বিনোদনের জন্য এখানে আছে বিভিন্ন রাইড এতে স্থাপন করা হয়েছে বৃহত্তর ওয়েব পুলিশ ও আন্তর্জাতিক মানে নয়টি ওয়াটার রাইড রয়েছে গানের তালে তালে জলরাশি নৃত্য বিভিন্ন রাইডের পাশাপাশি ওয়াটার পার্কের কারণে এই পার্কটি ব্যাপক জনপ্রিয় হয়েছে প্রেমী যে কোনো মানুষকে সন্তুষ্ট করতে এই পার্কটিতে সব ধরনের ব্যবস্থা রয়েছে মানুষের চিত্ত বিনোদনের জন্য প্রতিষ্ঠিত এই পার্কটি সপ্তাহে সাত দিনই খোলা থাকে প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত উন্মুক্ত থাকে মোগল ঐতিহ্যে নির্মিত হয়েছে এর প্রবেশদ্বার ডিমলার পার্কটি প্রায় চল্লিশ বিঘা জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় দুই হাজার দুই খ্রিস্টাব্দের উনিশ জানুয়ারি পরবর্তী সময়ে আরও ষাট বিঘা জমি যুক্ত হয় এই বৃহৎ বিনোদন পার্কে পৃথিবীর বিভিন্ন মিউজিয়াম পার্কের মতো এখানে রয়েছে পর্যটকদের বিনোদন দিতে নানা রকম আয়োজন গিরল্যান্ড পার্কে পর্যটকের জন্য রয়েছে bumper car sky train roller coaster musical fountain giant wheel paratrooper mini train swimming boat danger হোন্ডার রাইড নাইনটি মুভি সহ বিভিন্ন ধরনের ভিডিও গেম ডিমল্যান্ড পার্কে দর্শনার্থীর নিরাপত্তা দিতে রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা গোপালগঞ্জ ডিমলার পার্ক সিলেটের মধ্যে অন্যতম পার্ক হওয়ায় প্রতিদিন এখানে দর্শনার্থীদের ভিড় লেগে থাকে বিশেষ করে ঈদ পূজা বা বিভিন্ন দিবসে দর্শনার্থীদের জন্য রয়েছে মনোমুগ্ধকর বিভিন্ন আয়োজন এ সময় নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে ড্রিমল্যান্ড পার্কের পরিচালক মনসুর হোসেন মুন্না জানায় দর্শনার্থীদের চাহিদার কথা চিন্তা করে প্রতিনিয়ত যোগ করা হচ্ছে নতুন নতুন রাইড